দশ কিলোমিটারের এই প্রতিযোগিতাতে ফিনিশিং লাইন থেকে মাত্র সাতশো মিটার পূর্বে এই রানার ক্লান্ত হয়ে পড়ে আর প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে থাকে তখনই এনার বড় দাদা আসে আর এনাকে নিয়ে তার সঙ্গে দৌড়াতে থাকে তার বড় ভাই জানতো সে যদি তার ছোট ভাইকে সাহায্য না করে দৌড়ায় তাহলে সে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারবেন তিনি তা না করে ভাইকে সঙ্গে নিয়ে দৌড়ান এবং ফিনিশিং লাইনে ভাইকে সেকেন্ড করে নিজে থার্ড পজিশন অর্জন করে এই দাদার জন্য ভিডিওতে তো একটি লাইক দেওয়াই যায়